নমস্কার আমি রোহান নাগ আজকের ভিডিও টপিক হলো copyright claim versus copyright strike এই ভিডিওটা আমি এজন্যে বানাচ্ছি কারণ লাস্ট কিছুদিন ধরে আমি আপনাদের যেসব কমেন্ট পাচ্ছি সেটা দেখে আমার মনে হলো যে আপনাদের মধ্যে এই কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম নিয়ে কিন্তু যথেষ্ট কনফিউশন আছে অনেকেই কিন্তু গুলিয়ে ফেলছে এই কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম জিনিসটা কী অনেকেই অহেতুক চিন্তা করছে কপিরাইট ক্লেম নিয়ে যেটা একদমই উচিত নয় তো আমি ভাবলাম যে এই কনফিউশনটা ক্লিয়ার করা দরকার আছে তো এই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি তো এই ভিডিওতে আমি খুব ভালোভাবে খুব সহজ সরল ভাষাতে একদম ক্লিয়ার করে দেবো যে কপিরাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেম জিনিসটা কি কি কি কপি করলে আপনার ভিডিওতে এই কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসতে পারে এতে থেকে বাঁচার উপায় কি এবং এই সম্বন্ধিত আরও যেসব প্রশ্ন আমার কাছে এসেছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দিয়ে দেবো ওকে তো ভিডিওটা দেখুন তারপর যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন তো চলুন শুরু করি তাহলে তো চলুন তাহলে প্রথমেই আমরা দেখে নিই যে কপিরাইট ক্লেম জিনিসটা কি তো কপিরাইট ক্লেম হলো সহজ ভাষাতে যে আপনি যখন একটা ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওর মধ্যে অন্যের কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়াল থাকে তখন ইউটিউব অ্যালগোরিদম সেটাকে ডিটেক্ট করে নেয় এবং আপনার ভিডিওর উপর একটা ক্লেম বসিয়ে দেয় এই ক্লেমটাকেই বলা হয় কপিরাইট ক্লেম বা কন্টেন্ট আইডি ক্লেম তো চলুন এবার দেখে নিই যে কী কী কপি করলে বা কী কী আপনার ভিডিওতে ব্যবহার করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে তো প্রথম হলো অন্যের কপিরাইট প্রোটেক্টেড ভিডিও অডিও এবং মিউজিক কপি করলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে এবং সেটা আপনি দু সেকেন্ড কপি করুন বা দু ঘন্টা কপি করুন তাতে কোনো যায় আসে না দুটো ক্ষেত্রেই আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে এবং আপনি সেটা অজান্তে করুন বা জেনে শুনে করুন তাতে কোনো যায় আসে না কপিরাইট ক্লেম আসবে এবং একটা কথা মনে রাখুন যে যদি আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তাহলে সেই ভিডিওকে আপনি আর মনিটাইজ করতে পারবেন না ওই ভিডিওকে মনিটাইজ করার একমাত্র অধিকার থাকবে ওই কন্টেন্টের আসল মালিকের বা অরিজিনাল কপিরাইট হোল্ডারের ঠিক আছে সো ওই ভিডিওর উপরে আপনার কিন্তু মনিটাইজেশনের কোনো অধিকার আর থাকবে না বোঝা গেল এখানে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কপিরাইট ক্লেম কিন্তু ইউটিউব নিজে থেকে দেয় মানে কপিরাইট হোল্ডার কিন্তু প্রথমে কপিরাইট ক্লেম দেয় না ইউটিউব প্রথমে থেকে কিন্তু একটা কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে বসিয়ে দেয় এবার এটা যখন আপনি জানতে পারলেন যে ইউটিউব নিজে থেকে কপিরাইট ক্লেম বসাচ্ছে তো তখন আপনার মনে এটা আসতেই পারে যে এই ব্যাপারটা ঘটে কীভাবে বা কিভাবে এই কপিরাইট ক্লেমটা বসে তো আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন এবং এই সেই ভিডিওর মধ্যে কারো অন্যের কপিরাইট প্রোটেক্টেড কন্টেন্টকে এডিট করে দিয়ে দেন মানে বসিয়ে দেন তখন সেই ভিডিওটা ইউটিউব ডেটাবেসে অরিজিনাল কন্টেন্টের সঙ্গে ম্যাচ হয়ে যায় এবং সেই সঙ্গে সঙ্গে ইউটিউব অ্যালগোরিদম অরিজিনাল কন্টেন্টের যে মালিক তার কাছে একটা মেল বা একটা নোটিফিকেশন পাঠিয়ে দেয় যে অমুক ব্যক্তি আপনার ভিডিওর এই এই পোর্শন বা অমুক ব্যক্তি আপনার অডিওর এত সেকেন্ড থেকে এত সেকেন্ড কপি করেছে এবার সেই ভিডিওর মালিক ডিসাইড করবে যে সেই ক্লেমটার উপরে সে কি অ্যাকশন নেবে এবার চলুন দেখে নিই যে সে কী কী অ্যাকশন নিতে পারে ফার্স্ট অ্যাকশন সে নিতে পারে যে সে নির্দ্বিধায় ভিডিওটাকে চলতে দিতে পারে মানে সে কোনো রকম কোনো ডিসপিউট করবে না কোনো রকম প্রবলেম করবে না সেই ভিডিওটা যেমনভাবে চলছে সেটাকে চলতে দেবে সেকেন্ড হলো যে সে ভিডিওটাকে নিজে মনিটাইজ করতে পারে এবং সেখান থেকে পাওয়া পুরো রেভিনিউটা নিজের কাছে রেখে দিতে পারে আমি আগেই বললাম যে যখন আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে আপনি তখন সেটাকে আর মনিটাইজ করতে পারবেন না তো ভিডিওর আসল মালিক সেটাকে মনিটাইজ করতে পারে এবং সেখান থেকে পাওয়া পুরো রেভিনিউটা সে নিজের কাছে রেখে দিতে পারে এবং থার্ড হলো সরি <coughs> এবং থার্ড হলো রেভিনিউ সে আপনার সঙ্গে শেয়ার করতে পারে মানে ওই ভিডিওটা থেকে যে রেভিনিউটা জেনারেট হলো বা যে ইনকামটা জেনারেট হলো সে তার কিছুটা অংশ সে আপনার সঙ্গে শেয়ার করতে পারে ঠিক আছে বাট কতটা অংশ সে শেয়ার করবে সেটা ডিপেন্ড করছে তার উপর আপনার উপর কোনো কন্ট্রোল নেই ঠিক আছে এবার আমাদের প্রশ্ন হলো যে যদি আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম আসে তো তাহলে এতে থেকে বাঁচার উপায় কী তো এতে থেকে বাঁচার মোটামুটি ছটা উপায় আছে ফার্স্ট উপায় হলো ডোন্ট ইউজ আদার্স কন্টেন্ট আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না যদি অন্যের কন্টেন্ট ব্যবহার না করেন তো তাহলে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে না খুব সিম্পল ব্যাপার এবং আপনি কি করতে পারেন আপনি তার পরিবর্তে ইউটিউবের যেসব ফ্রি মিউজিক আছে বা যেসব ফ্রি ওয়েবসাইটস আছে যারা ফ্রি স্টক ভিডিও ফুটেজ বা ফ্রি অডিও ফুটেজ প্রোভাইড করে সেই সব ওয়েবসাইট থেকে ভিডিও বা অডিও ডাউনলোড করে সেগুলো নিজের ভিডিওতে ব্যবহার করতে পারেন সেকেন্ড হলো do nothing you can leave it as it is মানে আপনার কিছু করার দরকার নাই যেমন চলছে সেরকমই চলতে দিন যেমন আছে সেরকমই রেখে দিন আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে আপনার ভিডিও তো ডিলিট হয়ে যাচ্ছে না বা আপনার চ্যানেলেরও কোনো ক্ষতি হচ্ছে না তো তাহলে যেমন আছে সেরকম রেখে দিন কোনো অসুবিধা নেই থার্ড হলো ডিসপিউট দ্য ক্লেম আপনি যদি মনে করেন যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এবং আপনার উপরে যে ক্লেমটা এসেছে সেই ক্লেমটা ইনকারেক্ট সেটা ঠিক নয় তো তাহলে আপনি সেটাকে একটা কাউন্টার নোটিফিকেশান বা ডিসপিউট ফাইল করতে পারেন বাট এখানে মনে রাখবেন যে আপনি যদি এই কাউন্টার নোটিফিকেশন বা ডিসপিউট ফাইল করেন তো তাহলে আপনার কাছে কোনো ভ্যালিড রিজন বা ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে যে ওই ভিডিওটার অরিজিনাল মালিক আপনি বা আপনি ওই পোর্শনটা যেটুকু ব্যবহার করেছেন সেটুকু কিন্তু আপনার নিজস্ব তার একটা ভ্যালিড ডকুমেন্টস থাকতে হবে যদি ভ্যালিড ডকুমেন্টস না থাকে এবং ইউটিউব যদি আপনার এই ডিসপিউট অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেয় তাহলে কিন্তু অরিজিনাল কপিরাইট ওনার আপনার ভিডিওটা টেক ডাউন করে দিতে পারে এবং আপনার চ্যানেলে একটা স্ট্রাইক দিতে পারে সেটা কিন্তু আরও খারাপ হয়ে যাবে তো ডিসপিউট ফাইল করার আগে বা কাউন্টার নোটিফিকেশন ফাইল করার আগে কিন্তু খুব ভেবে চিন্তে করবেন অহেতুক ফালতু ফালতু কিন্তু এসব করতে যাবেন না আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস বা রিজন থাকতে হবে তবেই কিন্তু আপনি এগুলো করবেন ওকে ফোর্থ হলো trim out the segment trim out the segment মানে হচ্ছে যে আপনার ভিডিওর কোনো একটুকু পোর্শনে যদি কপিরাইট ক্লেম আসে তো সেই পোর্শনটুকু আপনি কেটে বাদ দিয়ে দিতে পারেন ইউটিউব এডিটর আছে সেখানে গিয়ে আপনি ওই ভিডিওর ওই পোর্শনটাকেও বাদ দিতে পারেন ফিফথ হলো রিপ্লেস দ্য সং এটা কিন্তু শুধুমাত্র অডিওর জন্য অ্যাপ্লিকেবল মানে ধরুন আপনার কোনো ভিডিওতে যদি মিউজিকের জন্য বা সংয়ের জন্য কপিরাইট ক্লেম আসে তাহলে আপনি সেই সং বা সেই মিউজিকটাকে রিপ্লেস করে দিতে পারেন ইউটিউব অডিও লাইব্রেরির যেসব ফ্রি মিউজিক আছে সেগুলোর সঙ্গে ঠিক আছে সিক্সথ হলো মিউট দ্য সং এটাও কিন্তু শুধুমাত্র অডিওর জন্য মানে একইভাবে যদি আপনার কোনো ভিডিওতে শুধুমাত্র অডিওর জন্য বা কোনো মিউজিকের জন্য কপিরাইট ক্লেম আসে তাহলে সেই পোর্শনটুকু আপনি মিউট করে দিতে পারেন ওকে তো এই অপশানগুলো আপনার কাছে খোলা আছে এগুলো কিন্তু আপনি করতে পারেন কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য ওকে এবার প্রশ্ন হলো যে কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না তো না অ্যাজ সাচ ক্ষতি কিছু হবে না আপনার ভিডিওকে ডিলিটও করা হবে না আপনার চ্যানেলে কোনো স্ট্রাইকে দেওয়া হবে না এবং একই সঙ্গে যদি আপনার দশটা ভিডিওতে কপিরাইট ক্লেমও চলে আসে তো তাহলেও আপনার চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে না বা টার্মিনেট করে দেওয়া হবে না সো তেমন ক্ষতি কিছু হবে না এবার অনেকের মনে এই প্রশ্নটাও আসে যে কপিরাইট ক্লেম যদি আমার ভিডিওতে থাকে তো তাহলে আমার চ্যানেল কি মনিটাইজ হবে হ্যাঁ হবে কারণ ইউটিউব মনিটাইজেশন পলিসিতে এরকম কোথাও উল্লেখ করা নেই যে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম আসলে আপনার ভিডিও চ্যানেল মনিটাইজ হবে না কোথাও এরকম কিছু ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া নেই মনিটাইজেশন পলিসি ছাড়াও আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি আমার অনেক ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার আছে তারা আমাকে জানিয়েছে যে তাদের একসঙ্গে অনেকগুলো মাল্টিপল ভিডিওতেও কপিরাইট ক্লেম এসেছে তারপরেও তাদের চ্যানেল মনিটাইজ হয়েছে সো কপিরাইট ক্লেম আসলে আপনার চিন্তার কোনো কারণ নেই কপিরাইট ক্লেম আসার পরও যদি আপনার কন্টেন্ট ভালো হয় কন্টেন্ট যদি ইউটিউব মনিটাইজেশন পলিসির বাকি ক্রাইটেরিয়াগুলোকে ফুলফিল করে তো তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে শুধুমাত্র কপিরাইট ক্লেমের জন্য আপনার চ্যানেলে মনিটাইজেশন হতে কোনো রকম সমস্যা হওয়ার কথা নয় ওকে সো তাহলে মুদ্রা কথা হলো যে আপনার চ্যানেল যদি নতুন হয় মানে আপনি যদি নতুন ইউটিউবার হন এবং এখনও অবধি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়নি তো তাহলে চিন্তার কোনো কারণ নেই আপনার চ্যানেলে যতগুলোই কপিরাইট ক্লেম আসুক না কেন কোনো অসুবিধার কিছু ব্যাপার নয় এবং যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হয়ে থাকে এবং তারপরেও যদি আপনার চ্যানেলে কপিরাইট ক্লেম আসে তো তাহলে কি হবে ম্যাক্সিমাম আপনার রেভিনিউটা সেই অরিজিনাল কপিরাইট হোল্ডার নিয়ে নিতে পারে বা আপনার রেভিনিউটা কমে যেতে পারে সে কিছুটা পোর্শন আপনাকে দিয়ে দেবে বাকিটা সে নিয়ে নিতে পারে বাস এতটুকুই তাতে চ্যানেলের কিন্তু কোনো ক্ষতি হবে না আপনার চ্যানেলের গ্রোথ বেড়েই যাবে বা যেসব সাবস্ক্রাইবার আসবে সেগুলো তো বাড়বেই না তো রেভিনিউ কিছুটা কমে যেতে পারে যেহেতু কন্টেন্টের মালিক অন্য কেউ তাই সো অ্যাজ সাচ ক্ষতি কিছু হবে না কপিরাইট ক্লেম আসলে তো বোঝা গেল তাহলে ক্লিয়ারলি জিনিসটাকে তো এবার চলুন আমরা চলে যাব যে কপিরাইট স্ট্রাইকের উপরে কপিরাইট স্ট্রাইক জিনিসটা কি সেটা এবার প্রথমে আমরা দেখে নেব তো কপিরাইট স্ট্রাইক জিনিসটা তাহলে কি কপিরাইট স্ট্রাইক হলো যে আপনি যখন কোনো ভিডিও আপলোড করেন এবং সেই ভিডিওর মধ্যে অন্যের কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়াল থাকে তখন ইউটিউব অ্যালগোরিদম সেই পোর্শনটুকু ডিটেক্ট করে নেয় এবং ওই কন্টেন্টের যে আসল মালিক তাকে নোটিফাই করে দেয় মেলের মাধ্যমে বা নোটিফিকেশনের মাধ্যমে সেই আসল মালিক সেটা দেখার পর বা ম্যানুয়ালি রিভিউ করার পর আপনার ভিডিওর বিরুদ্ধে যদি রিপোর্ট করে বা লিগাল টেকডাউন রিকোয়েস্ট সাবমিট করে তো তাহলে আপনার ভিডিওটাকে চ্যানেল থেকে রিমুভ করে দেওয়া হয় এবং আপনার চ্যানেলে একটা স্ট্রাইক দিয়ে দেওয়া হয় এটাকেই বলা হয় কপিরাইট স্ট্রাইক এবার চলুন দেখে নিই যে এই কপিরাইট স্ট্রাইক কী কী জন্য আমাদের চ্যানেলে আসে তো প্রথম যদি আপনি কারো কপিরাইট প্রোটেক্টেড ভিডিও ব্যবহার করেন কারো অডিও ব্যবহার করেন কারো মিউজিক ব্যবহার করেন কারো ভিডিওর স্ক্রিনশট ব্যবহার করেন এবং যদি কারো ভিডিওর থামনেল ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে এবং এখানে আরও একটা কথা মনে রাখতে হবে যে আপনি শুধু কপি করলেই নয় আপনি যদি কারো ইমিটেটও করেন মানে আপনি যদি কারো ভিডিওর নকল করেন বা আপনার ভিডিওর সঙ্গে যদি অন্যের ভিডিওর কোনো সাদৃশ্য থাকে তাহলেও কিন্তু সেই কন্টেন্টের আসল মালিক আপনার বিরুদ্ধে বা আপনার ভিডিওর বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক ক্লেম করতে পারে ঠিক আছে এবং মনে রাখুন যে আপনি দু সেকেন্ড কপি করুন বা এক সেকেন্ড কপি করুন বা এক ঘন্টা কপি করুন তাতে কোনো যায় আসে না সব ক্ষেত্রেই কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা কন্টেন্টের ওই আসল মালিক আপনার বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক রিপোর্ট করতে পারে ঠিক আছে এবার এখানে একটা কথা খেয়াল রাখুন এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় কপিরাইট ক্লেম ইউটিউব নিজে থেকে দেয় কিন্তু কপিরাইট স্ট্রাইক ইউটিউব নিজে থেকে দেয় না কপিরাইট স্ট্রাইক কন্টেন্টের আসল মালিক কিন্তু দেয় ইউটিউব শুধু তাকে নোটিফাই করে খুব ভালোভাবে বুঝুন কিন্তু জিনিসটা কপিরাইট ক্লেম ইউটিউব নিজে থেকে দেয় কিন্তু কপিরাইট স্ট্রাইক ইউটিউব নিজে থেকে দেয় না কপিরাইট স্ট্রাইক কিন্তু কন্টেন্টের যে অরিজিনাল কপিরাইট হোল্ডার বা কন্টেন্টের যে আসল মালিক সে দেয় ঠিক আছে ইউটিউব শুধুমাত্র তাকে নোটিফাই করে বা ইউটিউব শুধুমাত্র তাকে জানিয়ে দেয় যে অমুক ব্যক্তি আপনার ভিডিওর এই এই পোর্শন বা অডিওর এই এই পোর্শন ব্যবহার করেছে ঠিক আছে এতটুকু শুধুমাত্র ইউটিউবের কাজ কিন্তু এতটুকু এবং এখানে অনেকেরই ভুল ধারণা আছে যে কোনো ভিডিওর বিরুদ্ধে যদি আপনি রিপোর্ট করেন তো তাহলেই কিন্তু ইউটিউব কপিরাইট স্ট্রাইক দিয়ে দেয় না এরকম কোনো ব্যাপার নয় আপনি যখন কোনো ভিডিওর বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক করেন তখন সেই ভিডিওটাকে কিন্তু ইউটিউব রিভিউ টিম খুঁটিয়ে ম্যানুয়ালি চেক করে যে অরিজিনাল কন্টেন্টের সঙ্গে তার কোনো সাদৃশ্য আছে কি না যদি সাদৃশ্য বা সিমিলারিটিস পায় তবেই কিন্তু সে সেই ভিডিওটার উপরে টেকডাউন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে বা ভিডিওটাকে সরিয়ে দেয় এবং আপনার চ্যানেলে স্ট্রাইক দিয়ে দেয় তো এটা দেখার পর আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে কন্টেন্টের যে অরিজিনাল মালিক সে জানতে পারে কিভাবে যে আমরা তার কন্টেন্ট ব্যবহার করছি তো এটা বুঝতে গেলে আপনাকে খুব ভালোভাবে একটা জিনিস বুঝতে হবে ইউটিউবে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ইউটিউবের ডেটাবেসে স্টোর থাকে এবার যখন আপনি কোনো কন্টেন্ট আপলোড করছেন বা ভিডিও আপলোড করছেন এবং সেই ভিডিওর মধ্যে অন্যের কপিরাইট প্রোটেক্টেড মেটেরিয়াল থাকছে তখন কি হচ্ছে যে ওই পোর্শনটুকু ইউটিউবের ডেটাবেসে যে অরিজিনাল কন্টেন্ট আছে তার সঙ্গে ম্যাচ হয়ে যাচ্ছে এবং যখন ম্যাচ হয়ে যাচ্ছে তখন ইউটিউব অ্যালগোরিদম বা ইউটিউবের সিস্টেম সেই অরিজিনাল কপিরাইট ওনারকে একটা নোটিফিকেশন পাচ্ছে বা মেল করছে আপনি যদি ইউটিউব স্টুডিওর কপিরাইট সেকশনে আসেন তো তাহলে দেখতে পাবেন যে এখানে কোন কোন মানুষ আপনার কোন কোন ভিডিও কপি করেছে কোন কোন পোর্শন কপি করেছে কত সেকেন্ড কপি করেছে সব কিন্তু দেখতে পাবেন তো এভাবে কিন্তু ইউটিউব সিস্টেম জানিয়ে দেয় কন্টেন্টের আসল মালিককে যে অমুক ব্যক্তি আপনার ভিডিওর এই এই পোর্শন কপি করেছে এবং সেটা দেখার পর কন্টেন্টের যে আসল মালিক সে ডিসাইড করবে যে সে কিভাবে এটার উপর অ্যাকশন নেবে ঠিক আছে এবার প্রশ্ন হলো যে আমাদের চ্যানেলে কোনো ভিডিওর উপর যদি কপিরাইট স্ট্রাইক আসে তো তাহলে চ্যানেলে কি হবে তো প্রথম হলো যে যদি আপনার চ্যানেলে প্রথম স্ট্রাইক আসে তো তাহলে ইউটিউব এটাকে ওয়ার্নিং হিসাবে দেখায় মানে এটা ফার্স্ট আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যে আপনি যেন এরকম আর কপিরাইট ভায়োলেশন করবেন না বা কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট করবেন না ঠিক আছে এটা কিন্তু ফার্স্ট ওয়ার্নিং নব্বই দিনের মধ্যে যদি সেকেন্ড স্ট্রাইক আসে তো তাহলে কিন্তু আপনাকে দু সপ্তাহের জন্য ভিডিও আপলোড করা সাসপেন্ড করা হবে মানে দু সপ্তাহের জন্য আপনাকে কোনো রকম ভিডিও আপলোড করতে দেওয়া হবে না এটা কিন্তু আপনার ফাইনাল ওয়ার্নিং এরপর কিন্তু আর কোনো রকম ওয়ার্নিং দেওয়া হবে না ঠিক আছে এবং নব্বই দিনের মধ্যে যদি তৃতীয় স্ট্রাইক আসে তো তাহলে আপনার চ্যানেলকে সাসপেন্ড করে দেওয়া হবে along with all associate channels মানে ওই চ্যানেলটাকে তো সাসপেন্ড করা হবেই সঙ্গে ওই জিমেলে আপনার আর যত ইউটিউব অ্যাকাউন্ট আছে সব ইউটিউব অ্যাকাউন্টকে সাসপেন্ড করা হবে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর একদম গেম ওভার এখানে একটা কথা মনে রাখুন যে একটা ভিডিওতে একবারই কপিরাইট স্ট্রাইক আসতে পারে একটা ভিডিওতে কিন্তু মাল্টিপল টাইম কপিরাইট স্ট্রাইক আসবে না ওকে এবং এখানে একটা কথা মনে রাখবেন যে অনেকেই এই ভুলটা করে ফেলে যে যখন কোনো ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসে তো মানুষ সেই ভিডিওটাকে ডিলিট করে দেয় এবং মনে করে যে ভিডিওটাকে ডিলিট করে দিলে হয়তো কপিরাইট স্ট্রাইক ইউটিউব চ্যানেল থেকে চলে যাবে তার না এরকম একদমই নয় ভিডিও ডিলিট করলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেল থেকে যাবে না ওই কপিরাইট স্ট্রাইক যেমন ছিল সেরকমই থেকে যাবে সো ভিডিও ডিলিট করে কোনো লাভ নেই এবার চলুন দেখে নিই যে কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচার কী কী উপায় আছে মানে এর সলিউশন কী তো প্রথম হলো যে অন্যের কন্টেন্ট ব্যবহার করবেন না এটা হচ্ছে মেন সলিউশন যদি আপনি অন্যের কন্টেন্ট ব্যবহার না করেন তো তাহলে স্ট্রাইকও আসবে না খুব সিম্পল ব্যাপার এটা সেকেন্ড হলো wait for it to expire মানে ওয়েট করুন নব্বই দিন অবধি ওয়েট করুন নব্বই দিনের পর এই স্ট্রাইক অটোমেটিক্যালি আপনার চ্যানেল থেকে চলে যাবে মানে ইউটিউব নিজেদের পলিসিতে বলছে যে একটা স্ট্রাইক আপনার চ্যানেলে কিন্তু নব্বই দিন অবধি স্টে করবে নব্বই দিনের পর ওই স্ট্রাইক অটোমেটিক্যালি চলে যাবে তো তাহলে নব্বই দিন অবধি ওয়েট করুন তারপর ওটা চলে যাবে ওকে থার্ড হলো গেটের রিট্র্যাকশন গেটের রিট্র্যাকশন মানে যে কপিরাইট স্ট্রাইক আপনাকে দিয়েছে মানে কন্টেন্টের যে আসল মালিক তার সঙ্গে কন্ট্যাক্ট করুন তার সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে রিকোয়েস্ট করুন যে প্লিজ আমার ভিডিও থেকে কপিরাইট স্ট্রাইকটা তুলে নিন তাকে কনভিন্স করুন সে যদি কপিরাইট স্ট্রাইকটা তুলে নেয় তো তাহলে আপনার চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক চলে যাবে ওকে ফোর্থ হলো submit a counter notification submit a counter notification মানে হচ্ছে যে আপনি এর বিরোধিতা করছেন যে এই কপিরাইট স্ট্রাইকটা যেটা আপনার চ্যানেলে এসেছে সেটা ইনকারেক্ট সেটা সঠিক নয় বাট মনে রাখবেন এটা কিন্তু একটা লিগ্যাল অ্যাকশন এর জন্য আপনাকে সঠিক ডকুমেন্টস লাগবে বা প্রুফ অফ ডকুমেন্টস লাগবে যে এই কন্টেন্টটা আপনার নিজস্ব বা যে পোর্শনটুকুতে আপনার কপিরাইট স্ট্রাইক এসেছে সেই পোর্শনটুকু আপনার নিজের সেটা কিন্তু আপনাকে প্রুভ করতে হবে বা ওই কপিরাইটেড পোর্শনটুকু কেউ আপনাকে ব্যবহার করার অনুমতি দিয়েছে সেই অনুমতিপত্রটা দেখাতে হবে বা পারমিশন লেটারটা কিন্তু দেখাতে হবে তো আপনি এটা তখনই করবেন যদি আপনার কাছে সেই পারমিশন লেটার থাকে বা ওই লিগ্যাল ডকুমেন্টস থাকে যেটা প্রুভ করবে যে ওই কন্টেন্টটা সত্যিই আপনার তো এবার সব থেকে বড় প্রশ্ন হলো যে আমার ভিডিওতে যদি কপিরাইট স্ট্রাইক আসে তো তাহলে কি আমার চ্যানেল মনিটাইজ হবে তো এর উত্তরে আমি বলবো দেখুন ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে এবং কপিরাইট পলিসিতে ক্লিয়ারলি বলা হচ্ছে যে copyright strike may affect your ability to monetise মানে কপিরাইট স্ট্রাইক কিন্তু আপনার চ্যানেলের মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারে এটা কিন্তু ক্লিয়ারলি ইউটিউব পলিসিতে বলা হচ্ছে ওকে তো এবার তাহলে আপনার প্রশ্ন হতে পারে যে আপনার চ্যানেলে যদি একটা কপিরাইট স্ট্রাইক আসে কি তাহলে আপনার চ্যানেল মনিটাইজ হবে হতে পারে গ্যারেন্টি কিছু নেই যে হবেই হতে পারে এবং নাও হতে পারে যদি ধরুন আপনার চ্যানেলের কন্টেন্ট ভালো হয় যদি আপনার চ্যানেলে খুব ভ্যালুয়েবল কন্টেন্ট থাকে এবং আপনি এই যে কপিরাইট ভায়োলেশনটা করেছেন সেটা যদি খুব সামান্য হয় এর আগে যদি আপনি কখনো এরকম কাজ করে না থাকেন এবং আপনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি ইউটিউব মনিটাইজেশন পলিসির যে বাকি ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি ফুলফিল করে তো তাহলে হয়তো মনিটাইজেশন হতে তেমন কোনো সমস্যা হবে না তবে মনে রাখবেন এটা তখনই সম্ভব যদি আপনার চ্যানেলের বাকি কন্টেন্টগুলো খুব জেনুইন হয় তবেই কিন্তু এবার আপনার চ্যানেলে যদি দ্বিতীয় স্ট্রাইক চলে আসে তো তারপর যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তাহলে কি আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না হওয়ার সেরকম কোনো চান্সেস নেই যদি আপনার চ্যানেলে পরপর দুটো কপিরাইট রাইট চলে আসে নব্বই দিনের মধ্যে এবং তার মধ্যে যদি আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তো তাহলে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন না হওয়ার চান্সেস প্রায় নব্বই পার্সেন্ট আপনি একরকম প্রায় ধরেই নেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশন অন হবে না যদি হয়ে যায় তাহলে আপনার লাক ওকে এবং যদি আপনার চ্যানেলে তিনটে স্ট্রাইক চলে আসে তো তাহলে তো চ্যানেল ডিলিটই হয়ে যাবে তাহলে তো মনিটাইজেশনের কোনো প্রশ্নই আসছে না ঠিক আছে তো তো তাহলে আপনি মেনলি বুঝতেই পারলেন যে কপিরাইট স্ট্রাইক যদি আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে থ্রেট আছে তাহলে কিন্তু আপনার চ্যানেলে সিরিয়াস ড্যামেজ কিছু হতে পারে বা সিরিয়াসলি আপনার চ্যানেলের ক্ষয়ক্ষতি হতে পারে বাট যদি আপনার চ্যানেলে ক্লেম আসে তাহলে কোনো চিন্তার সেরকম কিছু কারণ নেই আপনার ভিডিও রিমুভ হবে না আপনার চ্যানেলে স্ট্রাইকও আসবে না ম্যাক্সিমাম কি হতে পারে আপনার রেভিনিউ শেয়ার হয়ে যেতে পারে মানে রেভিনিউটা কন্টেন্টের যে আসল মালিক সে নিয়ে নিতে পারে বা রেভিনিউয়ের কিছুটা পোর্শন সে নিয়ে নেবে এবং কিছুটা পোর্শন আপনি পেয়ে যাবেন সো আপনার চ্যানেলে সেই অর্থে সেরকম কিছু ক্ষতি হবে না সো কপিরাইট স্ট্রাইক আসলে আপনার চ্যানেলের প্রবলেম আছে কিন্তু কপিরাইটস ক্লেম আসলে সেরকম কোনো অসুবিধা নেই আমি চেষ্টা করলাম এই পুরো বিষয়টা খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার এবার আপনারা কতটা বুঝেছেন সেটা আপনারাই আমাকে জানাবেন কমেন্টে এবং সেই সঙ্গে যদি আর কোনো রকম প্রশ্ন থাকে তো তাহলে সেটাও আমাকে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ